তো মিস্টার রূপঙ্কর বাগচি তাই তো নাম সেটাই আশা করি জানি বাঙালি বাঙালি বাঙালি বাঙালি তা তুমি কি তোমার বাঙালির ধর্মটা ভুলেছ না আমরা আমাদের বাঙালির ধর্ম ভুলে গেছি একটা বম্বের শিল্পী এখানে এসেছে আমরা অতিথির যা করা উচিত আমরা সেটা করেছি আপনি যেটা করেছেন আপনার বাঙালির ধর্ম আপনি দেখিয়েছেন বুঝলেন আমি তো গান শুনে যেটা বুঝলাম কেকের থেকে আমরা সবাই ভালো গান গাই তো আমাদের নিয়ে আপনারা এত উত্তেজনা বোধ করেন না কেন বলুন তো মানে কি কারণ কে কে কে কে কে কে কে কে কে কে কে হু ইজ কে ম্যান সব থেকে বড় ব্যাপার আপনি নিজেও জানেন যে আপনি কিসের জন্য এতটা তার ফেম নিয়ে কথা বলেছেন কারণ এখানকার লোকজন মাতামাতি কেন করে আপনাদের গানের মধ্যে একই রকম একই ধাঁচের জিনিস আপনাদের বলবো না আপনার আপনার আমাদের রিজিওনাল শিল্পীদেরও দেখি আর মানে আমারও ভিডিও থাকে অনুপমের ভিডিও থাকে সোমলতার ভিডিও থাকে ইমন চক্রবর্তীর ভিডিও থাকে রাঘব চট্টোপাধ্যায়ের ভিডিও থাকে মনোময় ভট্টাচার্যের ভিডিও থাকে উজ্জয়িনী মুখার্জির ভিডিও থাকে cactus Rupam Fossils and everybody has got a video in social media on social media um so sorry so ঘটনাটা হচ্ছে যে আপনার গানে একই ধাঁচ ওই জন্য আপনার কোনো ক্রেজ থাকবে রূপম এখনও ক্রেজ বিলং করে আপনি আপনার জায়গাটা দেখুন ওনাকে ওনাদের জায়গা দেখতে দিন যেই মানুষটা এসেছিল তাকে আমরা মনে জায়গা রেখেছি মনে মনে তাদের জায়গা আমার মনে সুতরাং যাদের যাদের মনে কে কে রয়েছে দয়া করে তাদের সঙ্গে বাজে ফালতু কথা বলে সময় নষ্ট করবেন না আপনি এত বড় সিঙ্গার আপনি নিজে বুঝতে পারবেন শিল্পী হয়ে শিল্পীকে কোনোদিন ইনসাল্ট করা উচিত না তাহলে আপনার শিল্পীর মানে আপনাকে শিল্পী তাহলে বলা যাবে না আপনি কোনো শিল্পী নন অহংকারী মানুষ বাকিটা তো ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন কীভাবে বলে যাচ্ছে কে কে কে কে কে কে কে কে কে কে কে হু ইজ কে ম্যান কে কে কে কে কে কে নয় কেকের একটা গান আপনি নিজে বলুন কোনো সিচুয়েশন হোক যে কোনো ফর্ম হোক he is the best he was the best he will be the perfect one to be a beast.